বলেছে হ্যালো জান বলেছে বেবির মিষ্টি হাসির খুন ছুটিতে টান বেড়েছে হয় টান বেড়েছে ও বেবি জান বলেছে হ্যালো জান বলেছে বেবির মিষ্টি হাসির খুন ছুটিতে টান বেড়েছে বেবি জান জান ও বেবি জান জান এসে মন চুরি করেছে ভালোবাসার নামে কত কি যে বলেছে হাতে দিন দুপুরে এসে মন চুরি করেছে ভালোবাসার নামে কত কি যে বলেছে ও বেবি জান আমায় দেখে প্রেমে পড়েছে প্রেম সাগরে ডুব দিয়ে যেন সাঁতার ভুলেছে রে হায় বেচারা